হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য খুবই আসলেই খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা যারা অনলাইনে ঘোরাঘুরি করি বিভিন্ন কাজ করি অথবা আমাদের যাদের অনলাইনে ছোটোখাটো ব্যবসা রয়েছে আমরা অনেক কম ডলারে আমাদের পেজটাকে আমাদের পোস্টটাকে আমাদের বিজনেসটাকে প্রমোট করতে চাই বুস্ট করতে চাই কিন্তু সেটা অনেক সময় সম্ভব হয় না এবং আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা বুস্ট করতে পারেন নিজে নিজে কিন্তু একটা মাস্টার কার্ডের অভাবে আপনারা বুস্ট করতে পারেন না অথবা মাস্টার কার্ড কোথাও পেলেও সেটা টাকা দিয়ে নিতে হয় এবং এবং দেখা যায় অনেক সময় সেখান থেকে স্ক্যামের শিকার হতে হয় আজকের এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আপনি এখান থেকে একটা একদম বিনামূল্যে একটা মাস্টার কার্ড পেয়ে যাবেন এবং এই মাস্টার কার্ডটা দিয়ে আপনি ফেসবুকে অ্যাড দিতে পারবেন গুগলে অ্যাড দিতে পারবেন আলিবাবা থেকে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন মুদ্রা কথা হচ্ছে যে যত জায়গায় মাস্টার কার্ড সাপোর্ট করে আপনি সব ম্যাক্সিমাম জায়গায় সব জায়গায় বলবো না ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি ডোমিন হোস্টিং কেনা বলেন ম্যাক্সিমাম জায়গায় আপনি এই কার্ডটাকে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের জন্য সবচেয়ে সুখবর হচ্ছে এই কার্ডটার কোথা থেকে এই কার্ডটা কার্ডটাতে আপনারা ডলার ইনভেস্ট করবেন সেটার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সেটাতে ক্লিক করে জয়েন হয়ে থাকবেন আপনারা এই পেপাল কার্ডে এটা হচ্ছে পেপাল কার্ড তাই বলে আপনারা পেপালের সাথে এটাকে জুড়িয়ে ফেলবেন না এটা হচ্ছে পেপাল পেপাল আর পেপাল দুইটা আলাদা জিনিস এটা হচ্ছে পেপাল কার্ড তবে এটাও ট্রাস্টেড হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আমি নিজে এটা ব্যবহার করছি কাজ করছি তাই আপনাদেরকে রিকমেন্ড করছি আপনারা ভিডিও দেখে ফ্রিতে কার্ডটি নিয়ে রাখুন ভিডিওতে আমি যেভাবে দেখিয়ে দেবো ঠিক সেভাবে কাজ করবেন এবং কাটিয়ে নিয়ে রাখবেন এবং আপনার দরকার মতো মিনিমাম পাঁচ ডলার ডলার আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন বিকাশে নগদে আমাকে পেমেন্ট করে আপনারা ডলার নিয়ে নিতে পারবেন সেই সাথে সাথে এই ধরনের ভিডিও খুব প্রয়োজনীয় ভিডিও এবং গবেষণাধর্মী ভিডিও আমি আমার চ্যানেলে প্রায় নিয়ে আসি অনলাইন আর্নিংস সম্পর্কিত ভিডিও এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন এবং চাইলে টুইটারে আমাকে ফলো করতে পারেন আর ফেসবুকে আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে আপনি সেখানেও চাইলে যুক্ত হতে পারেন এসব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক কাটিয়ে নেওয়ার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ দিবেন P Y Y P L এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে P Y Y P L এবং এই লোগো সম্বলিত একটা অ্যাপস আপনার সামনে চলে আসবে আপনার কাজ হচ্ছে এটাকে ইনস্টল করে নেওয়া কীভাবে ইনস্টল করতে হবে এটা আমার মনে হয় দেখানোর কোনো দরকার নেই আপনারা এটাতে এটাকে আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি আপনারা আপনাদের মানে নিজের নিজের ফোন ইনস্টল করে ফেলুন এবং ইনস্টল হওয়ার পরে কি করতে হবে সেটাও আমি একেবারে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি ইনস্টল হওয়ার পরে আপনারা জাস্ট অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখবেন কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পরে এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট নামে একটা বাটন আছে এই যে এই বাটনটাতে ক্লিক করে দিবেন এটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে সরি এখানে একটা ভুল হয়েছে এই ভুলটা প্রায় আমরা করে থাকি এখানে জিরো থেকে লিখবেন না এখানে জিরো বাদ দিয়ে পরের দশটা লিখবেন তারপরে এখানে নিচে সেন্ড ওপিটি এই লেখাটাতে ক্লিক করবেন সেন্ড ওপিটিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওপিটি চলে আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে বলে এটা চলে আসবে চলে আসার পরে আমাদেরকে ওপিটিটা সাবমিট করতে হবে এটা ওপিটি আসতে কিছু সময় লাগতে পারে আপনাকে সেই পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমার ওপিটিটা চলে এসেছে আমি ওপিটিটা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে ডানে ক্লিক করে দিতে হবে ওপিটি বসিয়ে দিলেই আপনার সরাসরি আপনার এখান থেকে লোড নিয়ে নিবে দেন আপনার ফোনে যতগুলো পারমিশন চাইবে পারমিশনগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাকে এখান থেকে আইডি ভেরিফাই করতে হবে অর্থাৎ এখানে আপনার আইডেন্টি কার্ড আপনার জাতীয় পরিচয়পত্র যেটা আছে অথবা যদি পাসপোর্ট থেকে থাকে সেটা আপনাকে দিতে হবে পাসপোর্ট না থাকলেও সমস্যা নেই ন্যাশনাল আইডি কার্ড প্রায় সবারই আছে এখান থেকে আপনি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিবেন ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনার নিজে ন্যাশনাল আইডি কার্ড না থাকে আপনি আপনার পরিবারের কারো ন্যাশনাল আইডি কার্ড নিয়ে সেটা দিয়ে করতে পারবেন ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করার পরে আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলে দিয়ে দিবেন আমার এখানে অ্যাকাউন্ট করা আছে যেন আমি পরে পরবর্তী ধাপ আর আপনাদেরকে দেখাতে পারছি না এখান থেকে যখন আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করবেন ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করার পরে আপনাকে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে আপনি যখন ফেস ভেরিফিকেশন করে নেবেন ফেস ভেরিফিকেশন করার পরে আপনি এখান থেকে আপনার কার্ডটাকে অ্যাক্টিভ করতে পারবেন আপনি সেখানে অ্যাক্টিভ কার্ড নামে একটা অপশন পাবেন একটু আপনারা দেখে নেবেন সেখান থেকে আপনি আপনার কার্ডটাকে অ্যাক্টিভ করে নেবেন আপনি আপনার একটা ভার্চুয়াল কার্ড পাবেন এই কার্ডটা আপনার যদি আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন এটা হারানোর বা এখানের যে ফান্ড রয়েছে ফান্ডটা হারানোর কোনো ভয় আপনার থাকলো না কোনো সমস্যা হলে আমি তো আছি আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই পেপালেরও সাপোর্টে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে সমাধান নিতে পারেন এই পেপাল থেকে আপনার কার্ডটাকে ভেরিফাই করে নিন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে ফ্রিতে একটা কার্ড পান পেপাল কার্ডই অনেকে বিক্রি করছে আমি শুধু আপনাদেরকে জানিয়ে দিতে চেয়েছিলাম যে ফ্রিতে আপনারা যেন একটা কার্ড নিতে পারেন এবং যারা এই কার্ডটা কিনে নিচ্ছে অনেকে আছে আমি দেখেছি যারা কিনে নিয়েছে তাদের পরবর্তীতে ডলার ইন্ডোজ করতে সমস্যা হচ্ছে আপনারা এই কার্ডটা এখান থেকে ফ্রিতে নিয়ে নিন এবং ডলারের দরকার হলে আমার সাথে যোগাযোগ করুন আর যেহেতু আমি শেষ পর্যন্ত দেখাতে পারলাম না কিভাবে কার্ড অ্যাক্টিভ করবেন যদি কোনো সমস্যা হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা মেসেজ দেবেন স্ক্রিনশট সহ আমাদের অ্যাডমিনরা আপনাদের পার্ট টু পার্ট দেখিয়ে দেবে এবং আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না এবং একদম বিনামূল্যে আপনারা একটা মাস্টার কার্ড নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন